জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো আমি তাই গে যাই গানে শুনে তুমি কাছে যাতে ছুটে আসো মোর গান ভালোবাসো জানি যেখানেই থাকো এ গান তোমায় বোঝে তাই এভাবে তোমাকে খোঁজে এ গান তোমায় বোঝে তাই এভাবে তোমাকে খোঁজে সে জানে তাহার কান্না হাসিতে তুমি আজ কাদোহা মোর গান ভালোবাসো শুনে যাক সবার কি গান আমার মুখে শুধু তুমি শোনো কি গান আমার বুকে শুনে যাক সবার কি গান আমার মুখে আড়াল তোলো যদি দুঃখ থাকে তো ভোলো সে জানে কাহা হাসিতে তুমি আজো কাদো হাসো মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো